সুপ্রিয় দর্শক বিশ্বজুড়ে করোনার মহামারীর পর এবার বিশ্বে দেখা দিয়েছে ভয়াবহ অবস্থায় মেক্সিপক্স এই মেক্সিপক্স আফ্রিকা মেক্সিকো পুরা ভয়াবহ অবস্থা বিশ্বে আতঙ্ক সৃষ্টি হচ্ছে ভারত বাংলাদেশ সতর্ক অবস্থানে আছে এর জন্য এই রোগের জন্য টিকা আবিষ্কারের চেষ্টা চলছে এই রোগ পূর্বে পশু পাখির মধ্যে দেখা দিয়েছে বর্তমানে মানুষের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে